ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আমরা আল্লাহর পায়ে সিজা করতেছি না করতেছি এগুলো আমাদের বিষয় না আসলে আমরা আল্লাহকে সামনে রেখে আমরা তার উদ্দেশ্যে আমরা সিজা করতেছি আমাদের আকিরা থাকবে এরকম যে আমরা আল্লাহর জন্য সিজা করতেছি এবং আছে না জানতে আবুদুল্লাহকে আন্নাকে তার রহফা ইল্লাম তখন তার রহফা ইন্না হয় রহকা যে তুমি এমনভাবে এবাদত করে যেন তুমি আল্লাহকে দেখতেছো তুমি যদি এটা মনে না করো তাহলে এটা মনে করবো যে আল্লাহ তারা তোমাকে দেখতেছে তাহলে আমরা যখন নামাজে দাঁড়াবো আমরা মনে করবো যে আমরা আল্লাহ তালার সামনে আমরা দাঁড়িয়ে আছি আল্লাহ তালা আমাদের সামনে আছে আল্লাহর উদ্দেশ্যে আমরা সিজে করতেছি তিনি আমাদেরকে সিজা করার জন্য বলছেন আমরা তার জন্যই মাথাকে অবনত করি কিন্তু তার পায়ে করতেছি না কোথায় করতেছি এগুলা মাথায় আনার কোনো আমার মনে হয় দরকার নেই ঠিক আছে জাজাকুমুল্লাহ